বেশি কথা না বলে আমি ওয়েবসাইট কি ওয়েবসাইট হলো সাধারণত আমরা বুঝি Facebook dot com Facebook dot com YouTube dot com Google dot com এইগুলো প্রতিটাই হলো ওয়েবসাইট আমরা যে কোনো ব্রাউজারে ইউজ করি হতে পারে প্রথম আলো ডট কম কোনো যোগাযোগ ব্যবস্থার জন্য কোনো সোশ্যাল মিডিয়াতে যেমন টুইটার ডট কম সাধারণত ফেসবুক ব্যবহার করি সবাই যে Facebook W W W dot Facebook dot com এটা হলো একটা ওয়েবসাইট ওয়েবসাইট হয়ে থাকে dot com dot net dot N G অনেক এক্সটেনশন দিয়ে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি ওয়েবসাইটটা হলো একটা নাম একটা ডিভাইস যেমন কম্পিউটার হার্ড ডিস্ক আমরা জানি যে হার্ড ডিস্কের ভিতরে থাকে জিপি এমবি তো ওয়েবসাইট একদম সহজ ভাষায় বোঝালে ওয়েবসাইটে দুইটা পাবে এটা অ্যাডজাস্ট হয় হল ডোমেন হোস্টিং ডোমেন হলো নাম যে W W W dot Facebook dot com এই নামটাই হলো ডোমেন হোস্টিং হলো একটা নাম একটা কোম্পানির জন্য এক্সাম্পল একটা কোম্পানির জন্য একটা ঘর বাসা বা রুম যেটাই আমরা রাখি শুধু একটা রুম এই রুমটা হলো রুমটা কয়েক শতাংশ জায়গা নিয়ে রুমটা এই জায়গাটা হলো হোস্টিং সহজভাবে বুঝালে কোম্পানি হতে পারে পঞ্চাশ শতাংশ জায়গা নিয়ে তো পঞ্চাশ শতাংশের জায়গা আমরা একটু কম প্রোডাক্ট রাখতে পারবো এবং একশো শতাংশের জায়গা আমরা এর বেশি প্রোডাক্ট রাখতে পারবো তো তেমনি হোস্টিং হলো হোস্টিং যদি আমি টু জিবি হোস্টিং নেই তো এখানে আমরা অল্প কিছু ব্লক কন্টেন্ট অথবা প্রোডাক্ট যা কিছু নিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করে ওয়েবসাইটে রাখতে পারবো আর যদি হয় বেশি একশো জিবি হার্ড ডিস্ক একশো জিবি হোস্টিং পঞ্চাশ জিবি হোস্টিং তো আমরা এর চেয়ে বেশি রাখতে পারব সাইট হলো নাম এবং হোস্টিং ডোমিন এবং হোস্টিং এটি হলো ওয়েবসাইট এখন জানবো ওয়েবসাইট কেন প্রয়োজন আসলে আমরা আগে কোনো একটা কাজের জন্য হয়তো কাগজ কলমে আমরা করা হতো এখন কিন্তু জিনিসটা খুবই কম স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিস আদালত থেকে কিছুতেই ওয়েবসাইট মানে তা শুধু ওয়েবসাইট থেকে বিবেচনা করলে অনলাইন বলতে ওয়েবসাইট বোঝানো হয় যারা আমরা শুধু ওয়েবসাইট ব্যবহার করে থাকি যেমন গুগল ডট কম ডট instagram.com এবং ওয়েবসাইট কেন প্রয়োজন স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিস আদালতের জন্য অনলাইনের যে তথ্য ডাটাটা রাখা হয় ওয়েবসাইটে রাখা হয় আমার ডাটা আমার নাম আমার সব কিছু অনলাইন ভিত্তিক আমার অ্যাকাউন্ট যে দশ হাজার টাকা আছে আমি এখন দশ হাজার টাকা বরিশাল থেকে কোনো এটিএম থেকে দশ হাজার টাকা লোড করছি আমার কার্ডে এটিএম কার্ডে তো আমি ঢাকা থেকে টাকাটা উঠাই ফেলছি তো এখন আমার কার্ডে যে টাকা আছে বা আমি টাকাটা উঠেই ফেলছি এটা ব্যাংক কিভাবে জানে এটা তো অনেক দূরত্ব বরিশ ঢাকা থেকে তো কেউ বলে নাই যে এই কার্ড থেকে টাকা উঠাইয়া ফেলছে তো এইটাই অনলাইন ভিত্তিক অনলাইনে এরকম হাজারো হাজার ওয়েবসাইট আছে তো এর ভিতরে ব্যাংকের যে কোনো ব্যাংক যেমন ডাচ বাংলা ডট কম বা ডাচ বাংলা ডট নেট ক্ষেত্রেও সেম এরকম যে কোনো কন্টেন্ট আমাদের কোনো কিছু জানার প্রয়োজন হলো তো আমরা এই কন্টেন্টগুলো আমরা সার্চ করলে আমরা যে কোনো একটা ওয়েবসাইট পাই এবং যোগাযোগের জন্য আমরা ওয়েবসাইট ব্যবহার করি তো আমরা সাধারণত যারা ওয়েবসাইট নিয়ে ডোমেন হোস্টিং নিয়ে আমরা চাই ওয়েবসাইট ক্রিয়েট করব কোনো ব্লগ রাইটিং করব এবং কোনো নিউজ নিউজ আপলোড করব ওয়েবসাইটটা প্রয়োজন আমাদের আমি বুঝাতে পারছি হয়তো ক্লিয়ার ভাবে আরও যদি সহজভাবে বোঝায় যে ওয়েবসাইট আমাদের ডাটা তথ্য এবং তথ্য প্রযুক্তি আইটির যুগে আমাদের ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ খুবই প্রয়োজন এবং এক দেশ থেকে অন্য দেশের খবর এক জায়গার খবর অন্য জায়গা থেকে নিজে মোবাইল হ্যান্ডসেট থেকে জানাটা খুবই সহজ আগে পোস্ট অফিস ছিল পোস্ট অফিসের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় একটা চিঠি পাঠানোর মিনিমাম তিন দিন চার দিন পা একটা মানুষ জানতাম যে চিঠি আসার পরে তো এখন অনলাইন যে ওয়েবসাইটগুলো আছে যেমন ফেসবুকের মাধ্যমে আমরা অনেক নিউজ পেয়ে থাকি অনেক কিছু জানি যা আমাদের কোনো ফ্রেন্ড রিলেটিভ তার সাথে কথা বলতে পারি অনলাইন অনলাইনের মাধ্যমে এক সেকেন্ডের মাধ্যমে তো এটা হলো ওয়েবসাইটের খুবই হেল্পফুল এটা সেট দিয়ে লাভ করা যায় আমরা ফেসবুকের মাধ্যমে বা ইউটিউব আমি ক্রমে আসলাম যে এটা একটা website Fiverr dot com Daraz dot com shop news dot com shop new dot com W W